আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আপনারা জানেন আমি ইতিমধ্যে তিনটা ভিডিও আপলোড করে ফেলছি তো আপনারা ওই ভিডিওগুলো দেখে আসবেন কার্ডে ক্লিক করে তা আপনারা কিভাবে ইউটিউবে একটা ভিডিও আপলোড করবেন তা নিয়ে আজকে আলোচনা করব প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন ক্রোম ব্রাউজারে আসার পর তারপরে আমরা অবশ্যই আমাদের একটা ভিডিও আপলোড করতে প্রথমে যে জিনিসটা ফলো করতে হয় ট্যাগ ট্যাগ অনেকে অনেকভাবে বলে যে রিসার্চ করুন এই করুন সেই করুন তো আমি সংক্ষেপে যেভাবে ভিডিও আপলোড করি আপনারা প্রথমে লিখবেন আপনারা সার্চ করবেন রিফিট ট্যাক্স তো আমরা এটাতে ক্লিক করলাম তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে আমরা এখানে আমাদের ভিডিওর টাইটেলটা দিয়ে দিব তো ধরেন আমি এখানে আসার পর টাইটেলটা লিখে সার্চ করব আমি সার্চ করলাম তারপর এখানে দেখেন অসংখ্য ট্যাক্স চলে আসছে এগুলা ইউটিউব থেকে রিসার্চ করা থেকে অনেক ভালো একটা ওয়েবসাইট তো আপনারা এখান থেকে নিতে পারেন তারপর এখান থেকে কপি করে নেবেন কপি করার পর তারপর আমরা এখান থেকে বের হয়ে যাব তো আসার পর আবার ক্রোম ব্রাউজারে ঢুকবো তারপর আমাদের জিমের তারপর আমরা আমাদের চ্যানেলে চলে যাব ক্রোম ব্রাউজারে আসার পর তারপরে আমরা এখানে চ্যানেল ড্যাশবোর্ডে চলে আসবো তারপর এখানে আসার পর তারপরে আমরা আপলোডে ভিডিওতে ক্লিক তারপর আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব তারপর আপলোডে ভিডিও তারপর এখান থেকে সিলেক্ট ফাইল তারপর আমরা ভিডিওটা সিলেক্ট করে নিলাম তারপর আপলোড হয়ে গেল তারপর এখান থেকে টাইটেল তারপরে আমি ওই যে ট্যাগুলো কপি করছি তারপরে সবগুলো এখানে বসাই দিব ট্যাগুলো বসাই দেওয়ার পর তারপর আমি এখানে দুইটা হ্যাশট্যাগ দিব আমি হ্যাশট্যাগুলো দিয়ে দিচ্ছি আমি হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি এখানে লক্ষ্য করতে পারতেছেন মিডিলে কিছুটা স্পেস আছে তো স্পেসগুলো আমি কেটে দিয়ে এখানে একটা ই দিয়ে দিচ্ছি তারপর আমি হ্যাশট্যাগ একটা দিয়ে দিচ্ছি আপনারা তিনটার বেশি হ্যাশট্যাগ দিবেন না তারপর এখানে ফেলে লিস্ট তো আপনারা অবশ্যই প্লে লিস্ট এখানে ক্রিয়েটে প্লে লিস্টে ক্লিক করলে প্লে লিস্ট ক্রিয়েট করতে পারবেন আমার একটা প্লে লিস্ট খোলা আছে তাই আমি ওটাতে ক্লিক করলাম তারপর ডোনটে ক্লিক করলাম তারপর এখানে সব কিছু ঠিক আছে ভিডিও চ্যানেল খুলতে যা আমরা ঠিক করে দিয়েছি তা তার ঠিকই আছে তারপর এখানে ট্যাক্স ট্যাগ যেগুলো আমরা কপি করছি ওগুলো দিয়ে দিলাম তারপর পেস্ট তারপর এখান থেকে ভিডিওর ডেট তারপর আমরা এখানে লোকেশন দিয়ে দিব তারপর এখান থেকে লোকেশন এটা না দিলেও চলে এটা দেওয়ার দরকার নাই যে দুইটা দিছি ডেট এবং কি ভিডিও লোকেশন এই দুইটা দিয়ে দিলে হবে তারপরে আমার সব কিছু সিলেক্ট করা আছে আপনারা আমার ওই যে কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় যে ভিডিওটা আপলোড করছে ওইটা দেখে আসতে পারেন আই কার্ডে ক্লিক করে তাহলেই এর এরকম কোনো সমস্যা হবে না যে আমি যেভাবে করছি এভাবেই হবে অন্য কোনো সমস্যা হবে না তো তারপরে এগুলো এখানে সব কিছু দেওয়ার পর তারপর এখানে কমেন্টস অল অ্যালাউ করে দিলাম তারপর নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় তো আপনারা অবশ্যই এখানে ফলো করবেন প্রথমে অ্যাড এন্ড স্কিন আমরা প্রথমে অ্যাডে ক্লিক করব তারপরে আমরা এখান থেকে ইন্ড স্ক্রিনের কিছুটা ইনফো ভিডিও এখানে অ্যাডে ক্লিক করব তারপরে ভিডিওতে ক্লিক করব তারপরে এখানে ভিডিও তারপর আমরা এখান থেকে সেভ করে দিব আপনারা চাইলে আরও দিতে পারেন এখানে অ্যাড করে নেবেন তারপরে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অ্যাড কার্ড আমরা এখানে আই কার্ড যাকে বলা হয় ভিডিওর উপরে যে আই কার্ডটা আসে ওটা অ্যাড করতে তো এটা অ্যাড করতে তো আমি ধরেন এই সময় আমি একটা এরিয়া দিব আই কার্ড দিব তো আমি ভিডিওতে ক্লিক করলাম তারপর এখান থেকে একটা ভিডিও দিয়ে দিলাম